皆さん、こんにちは。私のセルフスキルプレゼンテーションビデオへようこそ。これは私の短い紹介です。私の名前は ASM レドアンです。フルスタックエンジニアをしています。私は24歳です。最新のテクノロジーを探求するのが大好きです。あとゲームとドローイングも好きです。ベンガル語、英語、日本語、ヒンディ語を知っています。 মত্তো আ নানা করো বিয় কি দেশ কতশি গিঠাপ এনো কৌকেন নো গৌকেইওয়া সেন সান বিয়াকু প্রাসু দেশ করে ওয়া নো শিগত কেইকেন স্টার্ট নো শাসিন দেশ সুগিনো পেজ নি কি মাসো অতাশি নো গিউজুৎসু স্কিল তো স্কিল নো লেভেল দেশ লিডিং প্রো লেভেল স্কিল ওয়া জাভা স্প্রিং বুট অ্যাঙ্গুলার থার্টিন টাইপ স্ক্রিপ্ট এইচ টি এম এল সি এস এস বুট হেস্টাফ ওরাকেল দেশ આ প্রফেশনাল লেভেল নো સ્કિલ ওয়া পাইথন সি প্লাস প্লাস জাভা સ્ક્રિપ્ટ પીએલ স্কিল এ ডাব্লিউ এস মাই স্কিল না তো দেশ সুগিনি পেজ ની કિમા কোনো পেজ দেওয়া মুৎসু নো প্রজেক্ট নো শোশাইনি সুইতে মেই সীমাস্তা এরা ব্লগ অ্যাপ ওয়া নো প্রফেশনাল নো প্রজেক্ট নো দেশ টেকনোলজি ওয়া স্প্রিং বুট জাভা অ্যাঙ্গুলার থার্টিন টাইপ স্ক্রিপ্ট দেশ 私はこのプロジェクトのリードディプロバーです。次のプロジェクトは Bank Asia Credit Card Fund Transfer です。テクノロジーは Django、Python、HTML、CSS、SQL などです。これは全国レベルのプロジェクトの一つです。3番目のプロジェクトはブロックチェーンアプリケーションです。テクノロジーは React.js、JavaScript、Solidity などです。 個人的なプロジェクトです。次のページに行きましょう。最近のプロジェクトの概要です。プロジェクトの名前はマイクロサービス銀行ワーカーサービスソフトウェアです。これはコバンキングソフトウェアです。私のプロフェッショナルプロジェクトです。バックエンドセクションのテクノロジーは Java、Oracle、Hibernate などです。フォンテンセクションのテクノロジーは Angular 13、TypeScript、API、HTML、CSS などです。 独自の機能はマイクロサービスアーキテクチャ、ハイブーネットファンクショナリティ、リスポンシブ UI、ハンデル、ディストビューティブアプリケーション、サイコンのセキュリティです。このプロジェクトには、キュリンのメンバーがいました。次にペースに行きましょう。私のキャリアプランは、今後5年間でリードソフトアアーキテクトになることです。 আতো হাকার রাং নো গোল্ড লেভেল নো প্রবলেম সলভিং তো এসকিউএল আতো ব্রোঞ্জ লেভেল নো পাইথন দেশ সামাজা মানা প্ল্যাটফর্ম দে নি হ্যাঁ গো জু এক্সেপ্টেড সাবমিশন দেশ বিডি স্কিল নো সার্টিফাইড প্রবলেম সলভার দেশ ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ন প্রফেশনাল ট্রেনিংও ওময় মাস্তা করেরা অতাশি ন লাইসেন্স কোর্স সার্টিফিকেশন দেশ কোরেরাওয়া দেশ মাতা ওকুনো শশী কি মাস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তো জি জি এইচ এস ম্যাথ অলিম্পিয়াড অ্যাওয়ার্ড তো ন্যাশনাল রিভলিউশন মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ও জোশী মাস্তা ইজো দেশ গোসে চুদমারিগত গোজায় মাস্তা